নমস্কার বন্ধুরা দেখুন কিভাবে পটল চাষ করলে উচ্চ ফলনশীল পটল পাওয়া যায় যেখান থেকে যে কোনো চাষি প্রচুর পরিমাণে টাকা পেয়ে থাকে দেখুন তিন ফুট ছাড়া চুলা দিয়ে বাতা দিয়ে তার দিয়ে ভেড়া করা হয়েছে তারপর যাতে গাছগুলো চারিয়ে যায় তার জন্য এখানে লাইলন ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন কীরকম পটলের শনিগুলো আসে এসেছে গাছে দেখুন প্রত্যেকটি গাঁঠে একটা করে শনি দেখুন অথচ গাছ কিন্তু বেশি নেই কিন্তু প্রচুর ফল গাছ কম ফল বেশি এই দেখুন দেখুন গাছ নেই একবারেই গাছ পাতলা কিন্তু ফলন কিন্তু অনেক বেশি এই দেখুন দেখুন এই ভেড়ার মুখকে মাত্র গাছ এসেছে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আমরা ফল অনেক বেশি পরিমাণ দেখতে পাচ্ছি গাছের পরিমাণ একবারেই পাতলা হ্যাঁ, এইভাবে যদি চাষ করেন তো আমার মনে হলো অনেক বেশি লাভবান হবেন চাষি ভাইরা দেখুন দেখুন লাইন টু লাইনের গ্যাপ তিন ফুট দেওয়া আছে বাঁশকে ফাটা ফাটিয়ে বাতা করে ভেড়া করা হয়েছে এখন দেখতে পাচ্ছি এক সাইডে লালা আর বাতা তিন ফুট ছাড়া দেওয়া আছে তার দিয়ে এখানে বাইন্ডিং করা হয়েছে ভেড়াটা টান মারা হয়েছে দেখতেই পাচ্ছি আর ওপরে ছাওয়া হয়েছে লাইলন দিয়ে তো এবার আমরা বাড়ির ভেতরে দেখে নেব পটল আর সব প্রত্যেক লাইনে কেমন আছে আমি আগে আগে একটা লাইন দেখালাম তাতে ছিল প্রত্যেক গাঁঠাগাঁঠেই শনি দেখতেই পাচ্ছিলাম তো আবার এখনও দেখে নিচ্ছি এই দেখুন প্রতি গাঁঠে পটল হ্যাঁ এই এত পটল হলে কার না ভালো লাগবে কোন চাষির না ভালো লাগবে আর কোন চাষি না চাষ করবে না এরকম পটল দেখুন গাছ কিন্তু নেই পটল আছে এইভাবে যদি চাষিরা চাষ করে প্রচুর পরিমাণে কিন্তু তারা লাভবান হয় দেখুন গাছ পাতলা অথচ পটল প্রচুর দেখুন গাছ নেই পটল আছে এই দেখুন দেখুন এই দেখুন দেখেছেন গাছ কিন্তু নেই পটল কিন্তু প্রচুর আছে এই দেখুন প্রচুর পরিমাণে পটল কিন্তু প্রতিটি লাইনে আছে আমরা দেখতেই পাচ্ছি হুম কিন্তু এর থেকে আরও অনেক গাছ বেশি আছে ভেড়া লোকের বুঝে গেছে তাও কিন্তু এরকম পরিমাণ পটল নেই এই দেখুন বললাম না ভেড়া বুঝেই গেছি প্রায় ভর্তি কিন্তু পটলের পরিমাণ খুবই কম এই দেখুন গাছ দেখেছেন এই দেখুন কিন্তু পটলের পরিমাণ কিন্তু খুবই কম দেখুন দেখতে পাচ্ছেন পটল কিন্তু নেই তো এইভাবে হ্যাঁ, যদি আপনারা চাষ করেন প্রচুর পরিমাণে পটল পাবেন কীভাবে চাষ করলে উচ্চ ফলনশীল পটল পাওয়া যাবে সেই ট্রিকটা কিন্তু আমি পরের ভিডিওতে বলব তাই পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন